মাঝে আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ইপসন এল তিনশো একত্রিশ দশ এই প্রিন্টারটি আপনার স্ক্যানের প্রবলেম হচ্ছে সানসেটটা বসবো আগে সুন্দর করে সানসেটটা পরিষ্কার করে নিব সেন্সারের কারণে অনেক সময় ডবল লাইট চলে এখন আমরা স্ক্যানারটি খুলবো স্ক্যানারটি 行不行 thank you আজ এই পর্যন্ত আগামীতে আবারও ভালো কোনো ভিডিও দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ